مولانا محمد صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم زمهجوري برامد جان عالم ترحم يا نبي الله ترحم صلاة يا رسول الله بلغ العلا بكماله كشف الضجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله মহান রব্বে কারিমের শাহী রাজ দরবারে ঐতিহ্যবাহী রাউজার অন্তর্গত আমির খান মুন্দার ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকে ঐতিহাসিক নৌরানি এরফানি রোহানি আজিউসান পবিত্র ঈদ জশ্ন মিলাদুল নবী সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ও শাহিন সাহেব শাহ হযরত আব্দুল কাদের জিলানি কৌশল পাক রাজিয়াল্লাহর পবিত্র ফাতেহি আজদুম উপলক্ষে আজকে এই মাহফিলের আমার পাশে বসে আছেন আজকে এই নুরানি মাহফিলের সম্মানিত সভাপতি এবং আমার পূর্বে কোরআন হাদিসের আলোকে জ্ঞান গর্ব আলোচনা করেছেন বিশিষ্ট আলমে দিন ইমাম আহলে সুন্নাহ হযরতুল আল্লাহ মাওলানা কামাল উদ্দিন সবাই বলেন বারাকাল্লাহু ফি হায়াতিহি আমার সামনে বসে আছেন অত্র এলাকার শ্রদ্ধেয় বরণ্য তারি পাকা আমার মুরব্বিয়ানে কারাম ওলামায়ে আজম জাতির কান্ডারি যুবক ভাইরা বেগুনা মাসুম আমার ছোট্ট ছোট্ট কিশোর বন্ধুরা পর্দা আড়ালে আছেন আমার পর্দা নসিনা মুহতারাম আমার মা ও সবাই কাজকে আজিম শান এই নুরানি মাহফিলের পক্ষ থেকে আপনাদেরকে আবার হৃদয় নিয়ে মজুদ করুন সালাম আসসালামু আলাইকুম ওয়া আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো থাকার শ্রেষ্ঠ নিয়ামতকে সাথে করে আমরা আবার বলি আলহামদুলিল্লাহ আজকের নোরানি যারা বসেছেন তারা হচ্ছেন এই জমিনের উপরে আসমান নিচে সবচেয়ে আমার পেয়ারা নবী সাল্লাহ সাল্লামের এবং পাকের কিনা বলেন এমন সময়ে এমন কিছু মানুষ আছে আপনাদের এলাকায় হয়তো নাই আমাদের শহরে এমন কিছু মানুষ আছে যারা করোনা ভাইরাসের করোনা নাইনটিন কোভিড এই মহামারীর ভয়ে তারা মাসের পর মাসের জন্য খাবার নিয়ে ঘরের মধ্যে ঢুকে গেছে যে আর ঘর থেকে বের হচ্ছে না আছে না নাই আজকে সকল বাধা এই সকল ত্রাস ভয় আশঙ্কা সবকিছুকে অপেক্ষা করে আমরা আজকে নুরানি মাহফিলে সরাসরি আমার নূরে নবীর মদিনাই তৈবা থেকে নূরে মুজাসসামের মদিনাই তৈবা থেকে ফয়েজ হাসিল আজকে আমাদের টপিক হয়েছেন চিৎকার দিবেন আলহামদুলিল্লাহ মুঝে দর পে পর বুলানা মদনী মদিনে ওয়ালে মুঝে দর পে পর বুলানা مدنی مدینے والے میرے آنکھوں میں سمانا میرے آنکھوں میں سمانا مدنی مدینے والے مجھے گھر پہ پھر بولانا مدنی مدینے والے بن دل تیرا ٹھکانا بن دل تیرا ٹھکانا مدنی مدین والے میں اگر چاہ کمینا تیرا ہوں شاہ دینا مجھے سینے سے لگا मुझे सीने से लगाना मदनी मदीने वाले मुझे दर पे फिर बुलाना मदनी मदीने वाले চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ আপনাদের কি কষ্ট হচ্ছে ভাইরা আমার বন্ধুরা আমার আপনাদের সামনে যে আয়াত কেনা তারাওয়াত করেছি সুরায় ফুরকান থেকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের মানবতার মুক্তির সনদ পবিত্র কোরআনের কিছু অংশ পাঠ করেছি বিশ্ব নবী আকাই নামদার তাজদার মদিনা রহমাতুল লিল আলামিন শফিউল মুসলিমিন হাবিব কিবরিয়া সাইয়্যিদুল আমবিয়া আহমদ মোহাম্মদ মুস্তফা মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত অসংখ্য হাদিস থেকে ছোট্ট একটি হাদিস আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ আমলের নিয়তে আমাদের মনটা অত্যন্ত ছোট করে আজকে নোরানি মাহফিল এসেছি আল্লাহ তুমি আমাদের এই অল্প সময়ে কথা বলা এবং সবার তৌফিক দান করো সাহাবলে আমিন আমার পাশে হুজুর আছেন কোরআন হাদিসের বাইরে কোন কথা হুজুর আমাদেরকে বলবেন ভুল হলে সেটা শুধরে দিবেন আল্লাহ পাক আমাদেরকে অত্যন্ত মনোযোগ সহকারে শুনবার তৌফিক দান করুন সবাই আমি ভাই আমার এই আয়াতে কারিমার বিষয়ে আমি একটু পড়ে যাচ্ছি আজকের যেহেতু আজিম হোসেন বিনাদুল নবী মাহফিল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদুন নবীর আলোচনা এই যে পবিত্র আসার পর শুরু হয়েছে নাকি এখন তো প্রায় শেষের পথে জন্য তো আবার নবীর জন্য মাস নাই সারাটা জীবন তো নবী চিৎকার দিয়ে আল্লাহ আমাদের পেয়ারা নবীর শিশুকাল পৃথিবীতে কিভাবে আগমন করেছেন নূরে মুজাসসাম হাবিবে কিবরিয়া এগুলো তো আমরা আমাদের দাদির কুল থেকে আমরা সেই ঘটনাগুলো শুনি ঠিক না আমার নবীজি মা হালিমার কুলে কিভাবে খেলতেন আল্লাহ কি রহমত সেখানে জুস খেলত সেগুলো তো আমরা মায়ের করে শুনি মসজিদে খতিবের মুখ থেকে আমরা সেগুলো শুনি আমার নবীর বাল্যকাল আমাদের নবীজি কি বালক ছিলেন কথা বলেন বালক ছিলেন যে আমাদের সামনে যারা ছোট ছোট বাচ্চারা বসে আছে তাদের মতো কি আমার নবীজ বয়স ছিল না নাকি ছিল না আমার রাসূল এই বাল্যকাল কিভাবে কাটিয়েছেন এটি অত্যন্ত মধুময় ইতিহাস আমার নূরে মুজাসসাম হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি যৌবনকাল কিভাবে কাটিয়েছেন আমাদের নবীর যৌবন আমাদের নবীর কি যৌবন কাল ছিল ছিল আমি আজকে আমার নবীর যৌবন কাল থেকে আমি কিছু কথা আপনাদের সামনে আজকে আমি বলতে চাচ্ছি এই জন্য আপনারা জানেন বর্তমান সমাজ অবপতনের মূলে আমাদের যুব সমাজ যদি ঠিক হয়ে যায় আমার নবীর চরিত্রের সাথে তাদের চরিত্র যদি মিলাতে পারে এই পৃথিবী হবে আবার সোনার পৃথিবী ঠিক আজকে যুবকরা যদি বারো হয়ে যায় আগামীকাল সকালের সূর্যোদয় হবে সোনার সূর্যোদয় এই দেশ হবে শান্তির দেশ এই দেশে থাকবে না মারামারি হানাহানি হিংসা বিদ্বেষ থাকবে থাকবে না যুবকরা যদি উদ্যোগ নেই আজকে আপনারা উদ্যোগ নিয়েছেন আজকে সুন্দর নোরানি মাহফিল হচ্ছে না হচ্ছে কি হচ্ছে না আপনারা উদ্যোগ না নিলে কি হতো আপনারা কাজ করবেন আমার মুরব্বীরা আপনাদের জন্য দোয়া করবে চিৎকার দেবেন সুবহানাল্লাহ আমার নবী মানুষকে নিয়ে গবেষণা করতেন আমার রাসুল চোদ্দ বছর বয়সে তার বন্ধুদেরকে সংগঠিত করল এই সমাজটা কিভাবে পরিবর্তন করা যায় আমার রাসুল যখন এই ধরনের সুন্দর একটা প্ল্যান করলেন তখন দেখা গেল মক্কার ভিতরে একটি যুদ্ধ শুরু হয়ে গেল আর সেই যুদ্ধের নাম হল হারুন ফিজার চিৎকার দিল না ফিজার অর্থ হল অন্যায়ের যুদ্ধ এই যুদ্ধটি পাঁচ বছর স্থায়ী ছিল আমার নবীজি চোদ্দ বছর পনেরো বছর থেকে শুরু করে এই যুদ্ধটি পাঁচ বছর চলে যখন আমার নবিশ হয়ে যায় বিশ বছর এই পাঁচটি বছর আমার রসুল দেখেছেন যুদ্ধের কারণে কি ক্ষতি হয় আমার মায়েরা বিধবা হয়ে যায় যুদ্ধের মাঠে স্বামীরা মারা গেলে মেয়েরা কি হয়ে যায় বিধবা হয়ে যায় শিশুরা দিন হয়ে যায় মানুষ পঙ্গু হয়ে যায় মানুষের হাত নাই পাও নাই চক্ষু নাই মানুষ অকেজ হয়ে যায় মানুষের কোনো মূল্য থাকে না একটা যুদ্ধের পরে আমার রাসুল দেখলেন যুদ্ধের এত খারাপ মারামারি এত খারাপ জিনিস আমার নবী দেখলেন যে যুদ্ধটা হচ্ছিল সেটি ছিল আমার নবীর পুত্র কুরাইশের সাথে এবং কাইসের সাথে বনু কাইস আইলামের সাথে যুদ্ধটা হচ্ছে আর এই যুদ্ধর কেন্দ্র ছিল যেই ব্যবসা বাণিজ্য নিয়ন্ত্রণ করা আর রাজস্ব রাষ্ট্রীয় রাজস্ব যেগুলো আয় হতো সেগুলো নিয়ে এখানে যুদ্ধ হয়ে গেল কিন্তু এই যুদ্ধের পিছনে কোরাইশের কোনো দোষ ছিল না তায়েফের সেই যুদ্ধটি কুরাইশের উপরে চাপিয়ে দিল আর কুরাইশ বাধ্য হয়ে এই যুদ্ধটি করতে বাধ্য হয়েছিলেন এই যুদ্ধটি লাগার কারণে মক্কার বেশি ক্ষতি হয়েছে এইদিকে যে জিলকত মাস হলো হারাম হজের মাস হজের মাসের মধ্যে মক্কার ভিতরে কোনো যুদ্ধ হতো না হরম মাসে হজের মাসে ইসলামের পূর্ব কোনো কি হতো না যুদ্ধ হতো না আবার দুই নম্বর হলো এটা অন্যায়ের যুদ্ধ এই জন্য ইতিহাসের বিদ্রোহী যুদ্ধের নাম হারবুল ফিজার এই হারবুল ফিজারে যুদ্ধে যখন শুরু হলো এবার দেখলেন আমার রসুলের সাসারা কোরাইশের পক্ষ হয়ে সবাই যুদ্ধ করছে আমার নবীর যুদ্ধ করার জন্য পূর্ণ ক্ষমতা শক্তি ছিল কারণ আমার রসুল বাল্যকাল বয়স থেকে অন্যান্য বালকের চেয়েও আমার নবীর শক্তি বেশি ছিল আমার নবীর চেহারা বেশি নূরানি ছিল আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর মাঝে অন্যান্য মানুষের যে 4000 মানুষের শক্তি আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীজিকে বেশি দান করেছিলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর যেন সুবহানাল্লাহ বাইরে বাইরে বন্ধুরা আমার আমার পেয়ারা নবী দেখলেন যুদ্ধ করার পূর্ণ শক্তি তো আমার আছে কিন্তু আমার আসল দেখলেন যে যুদ্ধটা হচ্ছে এই যুদ্ধটা হলো কাফের আর কাফের যুদ্ধ ভালো মানুষের সাথে খারাপের যুদ্ধ নয় একটা পুত্রারে কাফেরের পুত্রের সাথে যুদ্ধ করতেছে এখানে আখেরি ভাবে পরকালের দিক দিয়ে এখানে কোনো লাভ নাই ঠিক কিনা কিতাবের ভিতরে লিখতেছেন আল্লামা সুহাইলি তিনি বলছেন ওয়া ইন্নামা লাম ইউকাতিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মামিহি আমার রাসূল কোরাইশের পক্ষ হয়ে সাহাবাদের সাথে সশস্ত্র যুদ্ধ করে নাই আমার রাসূলকে যখন যুদ্ধের জন্য সবাই চাপাচাপি করলো তখন আমার নবী ওয়াকানা ইয়ামবিল আলাইহিম আমার রাসূল সাহাবাদের সাথে যুদ্ধের ময়দানে থেকে তীর খুব খুঁটে দেওয়া তীর খুঁজে দেওয়ার দায়িত্ব নিয়েছিলেন এবং তাদের হাতে তীরগুলো তুলে দিতেন শুধু এই কাজটি আমার রাসুল করেছেন যুদ্ধের ময়দানে আমার রাসুলের আর কোনো ভূমিকা ছিল না ভাইরা আমার বন্ধুরা আমার ওয়ালাম ইয়াজানিল্লাহু লিমুমিনিন ইউকাতিলা আল্লাহ রাব্বুল আলামিন কোন মুমিনকে যারা কালিমা শরীফ পাঠ করেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ যারা কালিমাকে বিশ্বাস করেছেন তাদের জন্য আরেক মুসলমান ভাইয়ের সাথে যুদ্ধ করা আমার আল্লাহ কি কোথাও কি অনুমতি দিয়েছেন দিয়েছেন আল্লাহকে বলেছেন তোমরা মারামারি করো মুসলমানরা মারামারি করো কোথাও কি বলেছেন ভাইরা আমার বন্ধুরা আমার মুসলমানরা একমাত্র আত্মরক্ষার জন্য যুদ্ধ করতে পারবে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য একমাত্র যুদ্ধ করতে পারবে ইল্লা লিতাকুনা কালিমাতুল্লাহি হিয়াল একমাত্র আল্লাহর বিধান প্রতিষ্ঠা করার জন্য আমার নবী সাহাবায়ে کرام যেভাবে যুদ্ধ করেছেন তাদের যুদ্ধের সাথে মিললে মুসলমানরা যেমন যুদ্ধ করার পারমিশন আছে বাইরে আমার বন্ধুরা আমার আমার রাসুল সাল্লাম পাঁচটা বছর কোনো যুদ্ধ করল না শুধু আমার রাসুল নিজের চোখে দেখলেন এই দীর্ঘ পাঁচ বছর যুদ্ধের ভয়াবহতা আমার রাসুল কোমর হৃদয়ে রেখাপাত করে বহু মানুষ প্রাণ হারিয়েছিল এই যুদ্ধ এই যুদ্ধের বিভৎস লীলা দেখে বালক মোহাম্মদ সাল্লাম অত্যন্ত বিচলিত হয়ে পড়েন আরববাসীদের এরূপ ধ্বংসযজ্ঞের হাত থেকে পরিত্রাণের উপায় আমার নবী খুঁজতে থাকেন তখন আমার নবী আরবের আমার নবীর যারা বন্ধুরা ছিল আরবের ভিতরে যারা ভালো ভালো মানুষ ছিল আমার রাসুল তাদেরকে নিয়ে আবার চিন্তা করলেন চিরকালের জন্য এই মক্কার জমিন থেকে কিভাবে যুদ্ধ আর মারামারিকে বন্ধ করা যায় চিন্তা দেবন সুবহানাল্লাহ आमद सरकार आमद सरकार सारे झूम के बोलो मरहबा आमद सरकार सारे झूम के बोलो मरहबा आमद मुस्तफा मरहबा मरहबा आमद मुस्तफा मरहबा मरहबा आमद सरकार सारे محمد سرکار سارے جمک کے بولو جمپ کے بولو مرحبا مرحبا مرحبا نور والا آ گیا نور والا آ گیا مرحبا زندگی مسکرائی زندگی پر مسکرائی نور والا آگیا مرحبا مرحبا نور والا آ گیا مرحبا نور والا آ گیا مرحبا ظلمت تو مٹ گئے ظلمت تو مٹ گئے آمد সারে ঝুমকে বলো মারহাবা নূর ওয়ালা আগিয়া মারহাবা মারহাবা চিৎকার দিয়ে আল্লাহু আকবার আমার নবী এবার যুবকদেরকে নিয়ে এবার সিদ্ধান্ত গ্রহণ করলেন আমার নবীজি যৌবনকালের সবচেয়ে টার্নিং পয়েন্ট গুরুত্বপূর্ণ সময় যৌবনের বয়সটা অত্যন্ত দামি বয়স কিনা যৌবনের সময় মানুষের শরীরে শক্তি বেশি থাকে কিনা একজন যুবকের কাছে যে শক্তি থাকে যুবক যখন বুড়ো হয়ে যাবা তখন বুঝতে পারবা কি হারিয়ে ফেলেছ এই যৌবনকাল কত দামি আমার পাশে যারা মুরব্বীরা আছে তাদের কাছে জিজ্ঞাসা করিও দাদু ভাই যৌবন কালটা কেমন গিয়েছে দাদু ভাই মুসকে মুসকে হাসি দিয়ে বলবে তোদের যৌবন তো ক্রিকেট আর বল খেলা ছাড়া কিছুই দেখি না আমাদের যৌবন খেলা আমরা কি করেছি এগুলা বললে তো তোদের বিশ্বাস হবে না ঠিক কিনা বন্ধুরা আমার ভাইয়ের আমার আমার রসুল চিন্তা করলেন যৌবন আমাকে কিছু করতে হবে সমাজের জন্য আমার এই যৌবন কালটা আমার জন্য অত্যন্ত দামি চিৎকার দিয়ে আমার বন্ধুরা আমার আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার আমার নবীর যারা সমবয়সী যারা ভালো ভালো মানুষ ছিল তাদের মধ্যে একজনের নাম হলো ফদল বিনে সুবানা দুই নম্বর হলো ফদল বিনে বিদান তিন নম্বর হলো ফুদাইল বিনে হারিস আরবের ভিতরে একজন দানশীলের নাম তার নাম হলো আব্দুল্লাহ বিন জাদান তিনি আরবের মানুষকে বেশি খাওয়াতেন বেশি বেশি ভালো কাজে দান করতেন ঠিক কিনা আপনাদের সমাজ আছে কি নাই মিলাদুল নবী হলে তারা টাকা গোনে না পকেটে যা আছে তাই দিয়ে দেয় চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ আসলে না নাই ভাই আমার আব্দুল্লাহ বিন জাদান একজন দানশীল ব্যক্তি ছিলেন আমার রাসূল তার তিনজন বন্ধুদেরকে সাথে করে আব্দুল্লাহ বিন জাদানের ঘরে সমাজ নিয়ে চিন্তা করলেন এই সমাজ থেকে কিভাবে বন্ধ করা যায় এই সমাজ থেকে হিংসা বিদ্বেষ কিভাবে বন্ধ করা যায় কাটাকাটি কিভাবে বন্ধ করা যায় ডাকাতি কিভাবে বন্ধ করা যায় কিভাবে বন্ধ করা যায় দর্শন কিভাবে বন্ধ করা যায় চাঁদাবাজি কিভাবে বন্ধ করা যায় আমার আব্দুল্লাহ বিন জালালের এবার বসে আমার রসুল আবার সিদ্ধান্ত নিলেন আমরা চারজন মিলে আমরা একটা সংগঠন করব আর সেই সংগঠনের নাম হবে নাম কি হিলফুল ফসল এই সংগঠনের অর্থ হল শান্তি সংঘ এখানে তিনজনের নাম ফজল আছে ফজলে বিনে বিদা ফজলে বিনে ফুজালা তাদের নামের সাথে মিলায়া হেলফুল ফজুল শান্তি সংগঠন এই সংগঠন কি আমার বিশ্ব বিশ্বনবী যুবকালে প্রতিষ্ঠা করেছিলেন সমাজে কি মারামারি করার জন্য কথা বলেন কাটাকাটি করার জন্য চাঁদাবাজি করার জন্য ডাকাতি করার জন্য ঘর থেকে মেয়ে তুলে নেওয়ার জন্য আজকে সারা পৃথিবীতে সমস্ত খ্রিস্টান দুনিয়া আমার রাসুলকে নিয়ে যারা ব্যঙ্গ করে আমার রাসুলকে নিয়ে যারা কটাক্ষ করে খুদার কসম করে বলি আমার রাসুলের জীবনে সম্পর্কে তাদের ন্যূনতম জ্ঞান নাই ঠিক কিনা বলেন নারে তাকবীর এই সংগঠন আমার নবীজির প্রাণ প্রিয় চাচা জুবাইর ইবনে আব্দুল মুত্তালিব আমার নবীর চাচা এই সংগঠনের কি ছিলেন মুশরিক ছিলেন উপদেষ্টা ছিলেন তিনি এই সংগঠনের মূল তন্ত্র গঠন করতেছে কবিতার মাধ্যমে কিসের মাধ্যমে আরবি কবিতার তখন প্রচলন ছিল তারা কোথায় কোথায় কবিতা বলতে পারত তাদের স্মৃতি শক্তি মেধা বেশি ছিল কারণ তাদের খাবারের মধ্যে কোনো ভেজাল ছিল না দেখি তারা মিথ্যা কথা বলতো না এই জন্য তাদের মেধা শক্তি স্মৃতি শক্তি বেশি ছিল তারা স্ক্রিন টাচ মোবাইল নিয়ে রাতের পর রাত কাটাইয়া দিল না আর মোবাইলের ভিতরে কম্বলের ভিতরে বসে বসে বিভিন্ন খারাপ ছবি তারা দেখত না কোন মেয়ের নাচ দেখতো না তারা মোবাইল নিয়ে চোখের ঝুড়িকে নষ্ট করে নাই তারা এই মেধাকে ছোটবেলা থেকে তারা চর্চা করতো মুখস্থ করা বিদ্যা চর্চা করতো তখন তো খাতা কলম ছিল না তারা চিন্তা করে আমাদের মেধা যদি কম হয় আমাদের কোনো জ্ঞান পৃথিবীতে থাকবে না কারণ তখন খাতা কলম ছিল না মুখস্থ বিদ্যায় তাদের একমাত্র হাতিয়ার এই জন্য তারা যত বেশি মুখস্থ করতে পারত সেটা তারা প্রতিযোগিতা দিয়ে মায়ের আমার বন্ধুরা আমার আমার রমজানবাসীকে বলে যাই আমার নবীর চাষা এই সংগঠনের গঠনতন্ত্র তৈরি করলেন কবিতার মাধ্যমে এবার সবাই আব্দুল মুত্তালিব বলেন إن الفضول تعالفوا إن الفضول تحالفوا وتعاكدوا ألا يقيم ببطن مكة ظالمون أمر عليه تعاهدوا বিভিন্ন গোত্রের মধ্যে সৎপাপ ও রক্ত রক্তকয়ী যুদ্ধ বন্ধ করা তিন নম্বর অত্যাচারিতকে মজলুমকে অত্যাচারের হাত থেকে জালেমের হাত থেকে রক্ষা করা দুর্বল অসহায় হাকিমদের প্রতি সাহায্য করা বিদেশি যারা অনেক মক্কার মদিনা মক্কা শরীফে আসবে হজের জন্য ব্যবসার জন্য তাদের নিরাপত্তা নিশ্চিত করা আমার রাসূল সর্বোপরি সব ধরনের বন্ধ করার সর্বাত্মক চেষ্টা করার জন্য এই সংগঠন প্রতিষ্ঠা করেছিলেন হিলফুল ফুজুল জুলমাথু মাটি গই জুলমাথু মাটি জুল মাথো মাটি গে নোরওয়ালা वाला आ गया जुल्मतु मट गए नूर वाला आ गया आमद सरकार सारे झुम के बोलो मरहबा नूर वाला आ गया বাইরে আমার বন্ধুরা আমার যে আয়াত কেনা তেলাওয়াত করেছি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের ভিতরে বলতেছে ফাকাদ কাযাবুকুম বিমা তাকুলুনা ফামা তাসতাতিউনা সারফান ওয়ালা নাসরা যারা কোরআনকে স্বীকার করবে হাদিসকে স্বীকার করবে আমার নবীর সুন্নতকে আদর্শ করবে কিয়ামতের ময়দানে তাদের কোনো সাহায্য তারা পাবে না তারা কোন আল্লাহর ওলি কোন নবী আমার নবী এবং কারো কোন সুপারিশ তাদের জন্য আসবে না এবং তারা সেখানে ব্যয় করার মতো কেমতের ময়দানে শক্তি দেখানোর মতো সেই দুনিয়াতে অনেক ক্ষমতাবান ছিল অনেক টাকা পয়সা বলা ছিল সেই ইশারা করলে সেখানে লক্ষ মানুষের জমায়েত হতো কেমতের ময়দানে হাসানের কেমতের ময়দানে আল্লাহর সামনে কারো কোনো নেতাগিরি চলে চলে ছোট করে বলছেন আপনাদের কি বিশ্বাস হচ্ছে না কেমতের ময়দানে কোনো নেতাগিরি চলবে কেমতের ময়দানে আমাদের জীবনের প্রতি মুহূর্তের বিচার হবে আল্লাহর সামনে আমার আল্লাহ রব্বুল আলামিন সেদিন প্রধান বিচারপতির দায়িত্ব পালন করবেন আর সেখানে আমার আমার নূরে মুজাসসাম আমার রহমত ওয়ালা নবী যদি কারো জন্য সুপারিশ করে তাহলে তার জন্য মাফের সুযোগ আছে আর না হয়তো সুদা কোথায় যেতে হবে জাহান্নামে যেতে হবে ভাইরা আমার বন্ধুরা আমার আল্লাহ বলেন ওয়ামাই ইয়াযলিম মিনকুম নুযিকুহু আযাবান কাবীরা তোমাদের মধ্যে যারা জুলুম করবে অন্যায় করবে তাদের জন্য জাহান নামে আল্লাহ রাব্বুল আলামিন মহান শাস্তি তাদের জন্য বরাদ্দ করে রেখেছে নাউজুবিল্লাহ চিৎকার করে বলো না সূরা সূরার 8 নম্বর আয়াতে বলতেছেন والظالمون ما لهم من ولي ولا نصير والظالمون যারা জালিম যারা অত্যাচারী অন্যায় ভাবে মানুষের উপর আক্রমণ করে অন্যায় ভাবে মানুষের উপর ছড়াও হয় আমার আল্লাহ বলে দিয়েছেন মা লাহুম মিন ওয়ালিয়্যিন তাদের জন্য কোনো অভিভাবক নাই ওয়ালা নাসির তাদের কোনো সাহায্য করে আছে নাই আমার রাসূল বলেছেন আল মুসলিমু মান সালিমান মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি সত্যিকারের মুমিন মুসলিম কারা যার হাত থেকে যার এই মুখ থেকে অপর মুসলমান নিরাপদ থাকে যার হাত থেকে যার মুখ থেকে অপর মুসলমান নিরাপদ থাকে সেই হচ্ছেন খাঁটি মুসলমান কারণ ভাইয়ের আমার আমি যে মানুষটাকে কষ্ট দিচ্ছি যে মানুষটাকে আমি কষ্ট দিচ্ছি হাত দিয়ে মুখ দিয়ে সেই তো আমার নবীর ঠিক কিনা আমার নবীর উম্মতকে কষ্ট দিয়ে আমার রাসূল বলেন তুমি কখনো মুসলিম হতে পারবে না আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি আমার রাসূল বলেছেন কুল্লুল মুসলিমিন আলাল মুসলিমি হারামুন সকল মুসলমানের উপর আরেক মুসলমানের জন্য হারাম কি দামহু এক নম্বর হলো রক্ত রক্তপাত কি রক্তপাত করা মানুষের অন্যায় ভাবে রক্ত বের করা মারা মারা আঘাত করা দুই নম্বর ওমানহুম সম্পদ সম্পদের নিরাপত্তা কারো সম্পদ অন্যায় ভাবে হাত দেয়া মুসলমানের জন্য হারাম তিন নম্বর হলো ওয়ারদুহু মানুষের সম্মান এই মানুষের সম্মানে আঘাত দেওয়া এক মুসলমানের জন্য আর এক মুসলমানের উপর কি হারাম ভাইরা আমার বন্ধুরা আমার আমার নবীজি নূরে মুজাসসাম হায়াতুন নবী রহমাতুল লিল আলামিন আমার নবীর শেষ জীবনে জীবনের শেষ বাসনে হাজ্জাতুল বিদা বিদায় হোসেন শেষ বাসন গুরুত্বপূর্ণ বাসন আমার নবীর জীবনের সমস্ত অভিজ্ঞতা আল্লাহ কোরআন হাদিসের সর্ব নির্যাস যে বক্তব্য দিয়েছিলেন বিদায় হজে আমার রসুল ওই বিদায় বাসনে বলেছিলেন কি বলেছিলেন ইন্না দিমাকুম ইন্না দিমাকুম নিশ্চয় তোমাদের রক্ত ও আমওয়ালাকুম তোমাদের সম্পদ ও আরাদাকুম তোমাদের ইজ্জত তোমাদের সম্মান আলাইকুম তোমাদের উপর হারাম সম্মানী কি সম্মানী কেমন ইয়াউমিকুম হাযা আমার নবীজি বিদায় বাসনের যে দিনটি ছিল ওই দিনটি কি দিন ছিল আরফার আরফার ময়দান সুবহানাল্লাহ বলেন ওই দিনটি কি ছিল আরফার দিন 9 তারিখ ওই দিনটি দামি না কম দাম দামি না কেও দামি কম কেমন দামি ওই দিনটা হলো সকল দিনের সবচেয়ে দামি দিন আরফার দিন 9 তারিখ হাজিরা যেই দিন আরফাতে অবস্থান করে ওই দিন আবার সেই দিন ছিল শুক্রবার সেদিন কি ছিল শুক্রবার আকবর ময়দান শুক্রবার হলে ওই হজকে হজ আকবর বলে আমার রাসূল বিদায় হজের বাসনে এই হজ মাসের 9 তারিখ ছিল আবার সেটি ছিল আকবর ময়দান কিসের ময়দান ময়দান ছিল আমার রাসূল বলেন আজকের দিন যেমন সম্মানী আমার উম্মতের তাদের রক্ত তাদের সম্পদ তাদের ইজ্জত আজকের দিনের মতো সম্মানী আজকের দিন যেমন আমার জান তাদের মান তাদের সম্মান আজকে দিনের মতো চিৎকার দিয়ে বলুন আমার রাসুল মানুষের রক্তকে মানুষের জানকে মানুষের টাকা পয়সাকে মানুষের জায়গা জমিনকে মানুষের ইজ্জতকে আমার নবী তুলনা করেছেন দিনের সাথে শুধু নয় আমার রাসূল বলেন আজকের যেমন সম্মানী আজকের মাঝ যেমন সম্মানী মুসলমানের মান ইজ্জত তাদের রক্ত তাদের জান আজকের মাসের মতো সম্মানী আমার রাসূল বলেন শুধু আজকের মাসের মধ্যে নয় ফি বলাদিকুম হাজা এই মক্কা শরীফ পৃথিবীর সবচাইতে দামি জায়গা থেকে এই মক্কা শরীর আমার জন্মভূমি খানায় কাবা প্রথম ঘর পৃথিবীর প্রথম স্থান আল্লাহ আলমের প্রথম জায়গা মক্কা বানিয়েছেন উম্মুল কোরা সকল গ্রামের মা ওয়ালিদুম القرى ومن حولها আমার আল্লাহ কোরআনে বলেছেন ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন চিৎকার দিয়ে আল্লাহু আকবার আমার রাসূল বলেছেন উম্মতরা শুনে রেখো মক্কা শরীফ যেমন দামি আমি মক্কার সাথে তুলনা করতেছি আমার উম্মতের জানকে এই মক্কার সাথে আমি তুলনা করতেছি আমি নবী আমার মক্কা যেমন সম্মানী আমার উন্মতের তাদের জান তাদের সম্মান ইজ্জত সেরকম সম্মানী সুবহানাল্লাহ বলেন আপনাদের কষ্ট হচ্ছে সবাই জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ আমার রাসুল বলেন ও আমার উমতেরা আমি তোমাদেরকে সতর্ক করতেছি মজলুমের বদুয়া থেকে বেঁচে থাকবা কার থেকে বেঁচে থাকবে মজলুমের বদুয়া থেকে বেঁচে থাকবা ইত্যাদি দাওয়াতাল মাজলুম মজলুমের বদুয়ার কাছেও যাবে না কোন মানুষকে জুলুম করে মজলুম বানাইবা না কেন আমার রসুল বলেন মজলুম সে যদি কাফের হয় কাফিরান মজলুম সে যদি কাফের হয় আমার রাসূল বলেন মজলুমের দোয়া আর আল্লাহর সাজি মুসলিমের মাঝে কোনো পর্দা থাকে না মুসলিম যদি চোখের পানি পেলে বদুয়া করে দেয় মজলুমের চোখের পানি আমার আল্লাহর দরবারে এমন দ্রুত যায় তীরের মতো সেখানে মাঝখানে কেউ বাধা দিতে পারে না মজলুমের বদুয়া মজলুমের চোখের পানি আমার আল্লাহ দরবারে সেকেন্ডের ভিতরে চলে যায় আমার আল্লাহ মজলুমের বদুয়া কবুল করে ফেলে আমার রাসুল বলতেছে উম্মতে রে মজলুম পানাই বানা কাউকে মজলুমের চোখের পানি আমার আল্লাহ দরবারে কোথায় অন্যায় ভাবে কারো গায়ে হাত উঠাবা না এই হাত আল্লাহ দিয়েছে এই হাত কত দামি একটা হাত যদি আল্লাহ আমাকে না দিতেন আমাকে সমাজের ভিতরে আমাকে সবাই কি ব্যাংকাইতো না আমাদের সমাজে সবাই কেড়ে মারতো না আল্লাহ যদি আমার একটা পাও না দিত আমি যে মানুষকে লাথি মারি আমার একটা পাও যদি না আল্লাহ আমাকে না দিত আমাকে সমাজে সবাই ল্যাঙ্গাইয়া ল্যাঙ্গাইয়া বলতো আল্লাহ যে হাত দিয়েছে কত বড় নিয়ামত আল্লাহ যে পাও দিয়েছে কত যারা স্কুলে ছাত্ররা আছে তোমরা জানো বিজ্ঞানে তোমরা পড়েছ এক ফোঁটা রক্ত তৈর হয় কতগুলো ভিটামিন থেকে আমরা সারাদিন যা খাই সব খাবার থেকে অনেক কষ্ট করে একটা ফোঁটা রক্ত আমার শরীরে আসে এই শরীরের প্রতিটি রক্তের ফোটার দাম কম না বেশি একটা রক্তর ফোটার কত দাম আমার রসুল বলতেছে একজন মানুষ দশটা টাকা যারা হালাল ভাবে উপার্জন করে দশটা টাকার কত দাম বাইরা তারা রিক্সা চালায় দশটা টাকার জন্য তারা নিজের শরীরে রক্তকে পানি করতে হয় ঠিক দশটা টাকার জন্য একজন মুরব্বী কতদিন ধরে জমিনে শ্বাস করে শ্বাস করার পর সেখানে কিছু শাক হয় আর সেখান থেকে একটা শাকের ভোড়া করে বাজারে মধ্যে নিয়ে যায় ওই শাকের ভোড়ার দাম দশ টাকা দশটা টাকার জন্য সে কত পরিশ্রম করে অনেক পরিশ্রমের পরে দশটা টাকা সে উপার্জন করে এই দশটা টাকার পিছনে সে কাম দিয়েছে শ্রম দিয়েছে সময় দিয়েছে মেলা দিয়েছে আমার রাসুল বলেন আমার উন্মতের হাত কোটি টাকার কোনো মূল্য হবে না আমার উন্মতের হালাল একটা টাকার অনেক দাম তোমরা অন্যায় ভাবে আমার উন্মতের একটা টাকা তোমরা অন্যায় ভাবে চাঁদাবাজি করে খাওয়া আমার রাসুল বলেছেন আমার উন্মতের হালাল টাকার দাম অনেক বেশি আমার উন্মতের এক ফোটা রক্তের দাম অনেক বেশি আমার উন্মত ইজ্জত সম্মান অর্জন করার জন্য সারা জীবন সাধনা করে কষ্ট করে মানুষের সেবা করে সারাদিন লেখাপড়া করে বুড়া মানুষ দেখলে তাদেরকে সালাম দেয় তাদেরকে সাহায্য করে মা বাবাকে কাপড় চোপড় ধুয়ে দেয় সারাদিন পরিশ্রম পরিশ্রম করে মা বাবা থেকে দোয়া নেয় সমাজের মুরব্বীদের কাছ থেকে দোয়া নেয় বড় ভাইয়ের কাছ থেকে দোয়া নেই সারা জীবন পরিশ্রম করে সম্মানটা অর্জন করে এই সম্মান অর্জন করা সমস্যা নাকি কঠিন কঠিন না সহজ একজন মানুষ সমাজে সম্মানী হওয়ার জন্য সারা জীবন পরিশ্রম করতে হয় সারা জীবন পরিশ্রম করলে মানুষ সবাইকে নেতা বলে ঠিক কিনা ভাইয়া বলে ঠিক কিনা মানুষ তাকে শ্রদ্ধা করে কি একদিনে অনেক কষ্টের পরে অনেক কষ্টের পরে মানুষ সম্মান অর্জন করে আমি যদি একজন সম্মানী মানুষকে অসম্মানী করি আমার নবীর উম্মতের একজন সম্মানী মানুষের সম্মান যদি আমার আঘাত দেয় আমার রাসুল বলেছেন তুমি তো আমার মক্কা শরীফকে ভেঙে দিয়েছো মানুষের সম্মানের তো দাম দিয়েছে ভাইয়ের আমার বন্ধুরা আমার আমরা জুনে আমরা মানুষের কাছ থেকে মুখ থেকে শুনে আমরা মানুষের সম্মান আঘাত দিয়ে ফেলি আমার রাসুল বলেন সবচেয়ে বড় মৃত্যুকে যে মানুষের কথা শুনে শুনে সেই মানুষের কথার সাথে নাচতে লাগে সেই বড় বড় মৃত্যু সে বড় কি মৃত্যু ভাইর আমার মনে রাখতে হবে মানুষের সম্মান আঘাত করা মানে মক্কা শরীর ভেঙে দেওয়া মানুষের সম্মান আঘাত দেওয়া যাবে না একজন ভালো মানুষকে আপনি কখনো বারবার বলতে পারেন না একজন ভালো মানুষকে আপনি কখনো চুর বলতে পারেন না একজন ভালো মানুষকে আপনি কখনো কটাক্ষ করে কথা বলতে পারেন না কাল হাসরের আমাদের ময়দানে আমার আল্লাহ রসুলের সামনে জবাবদিহি করতে হবে সে গুণাগার হতে পারে সেই ডাকাতি করলে উল্টো তাকে তুমি ডাকাতি কেন বলে তাকে কষ্ট দিয়েছ আল্লাহ চাইলে তো তার মতো ডাকাতি তোমাকে বানাতে পারতেন ঠিক কিনা বলেন পারেন কিনা আমার আল্লাহ চাইলে মানুষকে কি না বানাইতে পারেন আজকে আল্লাহ আপনাকে সম্মান দিয়েছেন বলে আপনি আরেকজনকে খাটো করছেন আপনি কি ভেবেছেন এই সম্মান কত দাম একজন মুমিনের সম্মানের কত দাম আপনার সমাজে একজন হিন্দু থাকে আপনি কি হিন্দুর উপর আক্রমণ করতে পারবেন আপনি কি তার জমি দখল করতে পারবেন অন্যায় ভাবে ভাইর আমার আমার রসুল বলতেছে মানুষের হায়াতের দাম মানুষের রক্তের দাম মানুষের জীবনের দাম মানুষের সম্মানের দাম আমার অহংকার চেয়ে বেশি সুতরাং মানুষের সম্মান আঘাত দিবে না মানুষের মুখে শুনে কথা বলে শোনা কথা মানুষকে কখনো বলবো না মিথ্যাবাদীর কথায় তোমাদের নাম উঠে যাবে জিজ্ঞার দিয়ে বলুন নাউজুবিল্লাহ তবে বলুন সারা দুনিয়া বাইরামা বন্ধুরা আমার আজকে আমরা এই আজিম মুসান ঈদ জশনা নবী ফাতে ইয়াসতু আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ গো চোখটা যদি বন্ধ করে চিন্তা করে কত মানুষের নাম নিয়ে ব্যাঙ্গাইছি দেখি না সুন্দর কারণ মানুষের নাম তাও ডাকি না আমার নাম হলো আবু বকর ঠিক না এই আবু বকর নামটা আমি গুণগার হতে পারি কিন্তু এই নামটা কার ছিল আপনারা কি একটু চিন্তা করেছেন এই নাম হচ্ছে আমার রসুলের সবচেয়ে প্রাণ প্রিয় বন্ধুর নাম করবেন তিনি আমরা এই নামটাকে বলবেন আমি তো এগুলো উচ্চারণ করতে পারবো না হ্যাঁ সোহেল ভাই রুবেল ভাই আব্দুর রহমান ভাইয়া নামটাকে শুদ্ধ করে ডাকতে হবে আপনি যদি কারো নামটাকে বেঙ্গায় ডাকেছেন থেকে কি মনে কষ্ট পায় নাই সে তো আপনাকে বলে নাই আপনার তো আমল সব শেষ হয়ে গেছে কোথায় মাদত করবেন কোথায় মাদত করতে পারবেন আমাদের সব কোথায় চলে যাচ্ছে বলা আজ থেকে মানুষের নামকে ব্যাঙ্গে রাখবো না ঠিকই না বলেন সবার নামকে সুন্দর করে রাখবো আপনাদের সকলের নামের শুরুতে মোহাম্মদ আছে আমার নবীর নাম লাগানো আছে মোহাম্মদ তো সুন্দর করে বলেছেন এরপরে আপনি তো চিন্তা করেন নাই যে নামটাকে আমি ব্যাঙ্গায় রাখছি ওই নামের সাথে আমার নবীজির নাম লাগা আছে ঠিক কিনা নবীকে ভালোবাসা আমাদের অন্তর আছে কি নাই আছে কি নাই নবীর ভালোবাসা আমরা চাই কি চাই না নবীর ভালোবাসা যদি চাই যে নামের সাথে আমার নবীর নাম থাকবে ওই নামকে বেঙ্গাইয়ে এলাকার কোনো সুযোগ আছে আছে নাই আমার মুরব্বী বলেছেন নাই সুতরাং আজকে আমার মুরব্বীর কথা শুনবে আজ থেকে সমাজে কারো নামকে ব্যঙ্গায় রাখবে না ঠিক আছে না হ্যাঁ? মানুষকে এগুলো না শিখলে সমাজ পরিবর্তন হবে সমাজের সৌন্দর্য আসবে একদম মানুষ আসলে বেঁচে যায় কিন্তু এই সমাজ মানুষের নামটাকে কি ভেঙে ভেঙে রাখে ভদ্র মানুষটা তো খারাপ বলবে মানুষকে সম্মান করতে শিখুন একজন মোমেনকে সম্মান দিলেন আপনার সম্মান বাড়ায় দেবে কে আমার সম্মান পেতে হলে সম্মান দিতে হয় ঠিক কিনা সম্মান পেতে হলে সম্মান দিতে হয় আপনারা নিচে বসেছেন আমার লজ্জা লাগতেছে আমার মন চাই আপনার আপনাদের সাথে বসে আমি কথা বলি কিন্তু পারি না এটা সিস্টেম হয়ে গেছে মানুষ মানুষ মধ্যে মহব্বত পাওয়া পয়সা থাকতে হবে ঠিক না ভাই আমার বন্ধুরা আমার আল্লাহর কাছে দোয়া করি আমরা সবাই দোয়া করি জীবনে অনেক গুণা করেছি মিথ্যা বলেছি মানুষকে ব্যাঙ্গিয়েছি মনে কষ্ট দিয়েছি কত দোকান থেকে জিনিস নিয়ে টাকা দেয় নাই অনেক মানুষ আমার কাছ থেকে কমত পাবে মানুষকে কষ্ট দিয়ে মাপ চাইতে পারে না সে কবরের বাসিন্দা হয়ে গেছে মাপ নেওয়ার সুযোগ হয় নাই আজকে তার জন্য এই সালে সবাব করে যদি আমার আল্লাহ ক্ষমা করেন তাহলে আমরা ক্ষমা পেতে পারবাম না আমি কি পারবো না یا خدا تجھ سے میری دعا ہے یا خدا تجھ سے میری دعا ہے یا خدا تجھ سے میری دعا ہے فضل رحمتی التجا ہے یا خدا تجھ سے میری دعا ہے আমার রসুল বলেন উম্মতরা শুনে রেখো উনসুর আখাকা জালিমান আও মাজলুমান তুমি তোমার ভাইকে সাহায্য করো জালিমান আও মাজলুমান সে জালিম হলো সাহায্য করো আর মজলুম হলেও সাহায্য করো সাহাবা একরাম জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ আমসুরুহু ইযা কানা মাজলুমান একজন মানুষ মজলুম হলে আমি তাকে সাহায্য করতে পারবো জালেমের হাত থেকে একজন মানুষ জালেম হলে জালেমের সাহায্য আমি কিভাবে করব সেটা তো বুঝি নাই আমার আসল বলেন উম্মতরা শুনে রেখো জালেমের সাহায্য করবা জালেম যখন কোন মানুষের উপর জুলুম করে তখন তোমরা তার জুলুমকে বাধা দাও তার জুলুমকে কি দাও বাধা দাও তুমি যদি তাকে জুলুম থেকে বাধা দিতে পারো তাহলে তুমি তাকে নাম থেকে মুক্তি দিয়েছ কারণ সে এই জুলুমের কারণে নাম বাসে হয়ে যেত ঠিক বলেন থেকে দিয়ে তুমি থেকে তুমি বাঁচিয়ে দিয়েছো আমার রসুল আমার বলেন আমার রসুল বলতেছেন করেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুফলিস আমার রহমতের নবী দয়ার নবী জিজ্ঞেস করতেছে সাহাবীদেরকে আতাদরুন আমাল মুফলিস ও আমার সাহাবীরা তোমাদের কাছে আমি প্রশ্ন করতে চাই তোমাদের মধ্যে গরিবকে তোমাদের মধ্যে গরিবকে আমি যদি জিজ্ঞেস করি আপনাদের মধ্যে গরিব কে আপনারা যে উত্তর দিবেন আমার নবীর সাহাবিরা একই উত্তর দিয়েছে চিৎকার দেবার আমার নবীর সাহাবিরা বলে কালু আল মুফলিসু ফিনা মান লা দারহাম লাহু ওয়ালা মাতা আয়া রাসূলুল্লাহ আমাদের ভিতরে সেই গরিব যার ঘরটা পাকা নাই যার ঘরটা বেড়া সেই ব্যক্তি গরিব যে ব্যক্তির কোনো টাকা পয়সা নাই বড় কোনো চাকরি নাই সেই জন্য গরিব আমার রাসূল বলতেছে সাহাবীরা রে বুঝো নাই বুঝো নাই গরিব টাকা দিয়ে মাপা যায় না টাকা পয়সা দিয়ে গরিব বলা যায় না টাকা পয়সার ওজন দিয়ে মানুষকে দুনিয়ার গরিব বলা যায় না আমার রাসুল বলতেছে উম্মতরে শুনে রেখো ওয়া ইন্নাল মুফলিসা মিন্নি উম্মতি ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন আমার উম্মতের মধ্যে সবচেয়ে গরিব হলো সে যে কিয়ামতের ময়দানে সালাতের সওয়াব নিয়ে আসবে জাকাতের সওয়াব নিয়ে আসবে সেই মানুষের দানের সওয়াব নিয়ে আসবে সমাজের ভিতরে সেই বড় দাম্ভিক ছিল সমাজের ভিতরে সেই সবচেয়ে দান দান করত সেই বেশি নামাজ পড়ত সেই বেশি রোজা রাখত আমার রাসুল বলতেছে সেই যখন এতগুলো সোয়াস নিয়ে আসবে একজন লোক দৌড়ায় আসবে সে বলবে ইয়া আল্লাহ কত শতা মাহাজা এই ব্যক্তি দুনিয়াতে বড় নেতা ছিল এই লোকটা বড় ক্ষমতাবান ছিল এই লোকটার বেশি টাকা পয়সা ছিল এই লোকটার পিছনে বেশি মানুষ ছিল সে আমাকে সবার সামনে গালে দিয়েছে আমাকে অপমান করেছে আমি গালি দিছি রে সেই নিয়ে গেছে এবার যখন দেখলো সামান্য গালির কারণে সে সোয়াব পেয়ে গেল তার যুদ্ধের সোয়াব নিয়ে নিয়েছে এত কষ্টের সোয়াব সেই নিয়ে গেল এবার আর একজন লোক দূর দূর দিয়ে আসবে বলবে এই লোকটি আমার সম্মানে আঘাত করেছে আমার নামে মিথ্যা অপবাদ দিয়েছে আমি চুরি করি নাই আমাকে চোর বলেছে আমি জেনা করি নাই আমাকে বিচার বলেছে সে আমাকে কটাক্ষ করেছে আমাকে সে ব্যঙ্গ করেছে আজকে হাসরের ময়দানে আমি আপনার কাছে ন্যায় বিচার চাই আমার আল্লাহ জিজ্ঞেস করবে তুমি কি তার নামে কি অপবাদ দিয়েছিলে তখন সে বলবে ক্ষমাটার জন্য আমি অপবাদ দিয়েছিলাম ক্ষমাটা টিকিয়ে রাখার জন্য অপবাদ দিয়েছিলাম তখন আল্লাহ বলবেন তোমার নামাজের জাকাতের দানের সুয়াস থেকে তুমি তাকে দিয়ে দাও নামাজ বলবেন না তার জাকাতের সওয়াব সালাতের সওয়াব নিয়ে নিছে আল্লাহ এই কান্দ থেকে আরেকজন লোক দূর দেবে ওয়া কালা মাল হাজা ইয়া আল্লাহ তার পাশে বাড়ির পাশে আমার জায়গা ছিল কমাতা বেশি ছিল বলে এক হাত এক বিঘা জায়গা দখল করে নিয়েছে এই জায়গা যখন খুঁজতে গিয়েছি মার খেয়েছি সে বলবে করেছি আল্লাহ বলবে এবার তোমার কাছ থেকে সমাপ দিয়ে দাও আরেকজন দূর দিয়ে আসবে বলবে আল্লাহ সেই আমার নাকটা ফাটাইয়া দিছিল সেই গোসামের আমার কানটা ফাটাইয়া দিছিল রক্ত পড়েছিল শক্তি ছিল ক্ষমতা ছিল বিচার পাই নাই আল্লাহ তুমি বিচার করে দাও আল্লাহ বলবে সোয়াব দিয়ে দাও আর বলবে সে আমাকে তাপ্পুর দিয়েছে ঠিক আছে তাকে সোয়াব দিয়ে দাও আমার রাসুল বললেন হাজা মিন হাসানাতিহি এভাবে দিতে দিতে তার জীবনের সমস্ত সওয়াব সোয়াব দেবাসের হয়ে যাবে সমস্ত সওয়াব চলে যাবে কালিহা আমল নামায় আর কোন সওয়াব নাই ঘুষে মেরেছি লাঠি মেরেছি কার সম্মান আঘাত দিয়েছি কার টাইগা কার দোকানের বাকি টাকা দেয় নাই কার টাকা ঋণ নিয়ে দেয় নাই খেয়েছি মানুষের উপর অন্যায় করেছি সব নিয়ে গেছে আমি কালি আমার আসল বলতেছে গরিবকে উনি হচ্ছেন আসল গরিব আমার উন্নতের সে হচ্ছে আসল গরিব সে হচ্ছে কি আসল ধরি ভাইয়ের আমার ধারে আমার সোয়াব যখন দিয়ে ফেলছে দেওয়ার মতো তার সোয়াব নাই তাদের নেওয়ার সব নাই এখন তাদের যে গুণা আছে ওই গুণাগুলো ওই ব্যক্তির উপর মাথা উপর দিয়ে দাও তাহলে এখন এতক্ষণ পর্যন্ত সোয়াব ছিল সোয়াব মাইনাস হয়ে গেছে দেওয়ার মতো সোয়াব নাই এবার গুণা নেওয়া শুরু হয়ে গেছে আল্লাহ দরবারে নামাজের সোয়াব নিয়ে এসেছি এখন সোয়াব তো মানুষে নিয়ে নিছে মানুষকে জীবনে কষ্ট দিয়েছি এবং তখন তাদের গুণা নিতে হচ্ছে উল্টু আমি ছিলাম দুনিয়াতে নামাজি আমি ছিলাম রোজাদার এখন আমি কালিহা এখন তাদের গুণা নিতে হচ্ছে আমার মাতাল এবারে গুণা নিতে নিতে আল্লাহ বলবেন কত গুণা নিবা তোমাদেরকে বলা যায় নাই হুজুর রাখি বয়ানে বলা যায় নাই রাতে নিশিতে এত কষ্ট করে শহর থেকে এসে তোমাদের গ্রামে কি ওয়াজ করে যাই না কেন তুমি আমল করো নাই সুতরাং এবার জাহান নামে যাওয়া ছাড়া আর উপায় নাই চিৎকার দিয়ে বলে রাউজ বিল্লাহ کوئی گلی ایسا نہیں جو نہ سجی ہو کوئی گلی ایسا نہیں جو نہ سجی ہو کوئی گلی ایسا نہیں جو نہ سجی ہو کوئی بگر ایسا نہیں جو نہ سجا ہو محفل دورود کی محفل دو رود کی نایاض نبی پاک کی محفل دو رود کی نایاز نبی پاک کی شربت کے سبیلے شربت کے سبیلے مولا نے عطا کی شربت کے سبیلے مولا نے عطا کی نبی نبی نبی نبی نبی نبی زندہ رہے گا نبی نبی نبی نبی زندہ رہے گا میلاد رہے گا نبی نبی نبی نبی زندہ رہے گا میرا رہے گا دن نبی میلاد نبی মিলাদুন নবীর আলোচনার মাধ্যমে আমার নবীর মেসেজগুলা মানুষের কাছে পৌঁছে দিতে হবে কিয়ামত পর্যন্ত আমার নবীর মিলাদ থাকবে কিনা থাকবে কিনা ভাই আমার বন্ধুরা আমার আমার নবী যেমন রহমত মানুষকে কেয়ামতের ভয়ে বহতা থেকে মানুষকে বাঁচিয়েছিল মিলাদুল নবীর মাহফিল থেকে আমাদের এই সমস্ত শিক্ষা নেওয়া দরকার আছে কি নাই আমরা কি কেয়ামতের ময়দানে বলি হয়ে যেতে চাই নাকি আমার রাসূল হাদিসের মতে গরিব হয়ে যেতে চাই কথা বলেন আপনারা কি কেয়ামতের ময়দান তুমি হয়ে থাকতে চান নাকি গরিব হয়ে থাকতে চান কেয়ামতের ময়দানে গরিব কে ধনী কে বুঝতে পেরেছেন যার সব ছিল সব সব মানুষের নিয়ে গেছে সেই ভালো করি আর একজন মানুষ অল্প করেছে বেশি আমল করতে পারে নাই কিন্তু মানুষকে কষ্ট দেয় নাই হারাম খায় নাই আবার রাসূল বলেন আহলিস দিনাকা ইয়াকফিকা আমল করিম অল্প আমল করো সহ্য করে টাকা কম কামাও কিন্তু হালাল ভাবে কামাও ওই টাকাকে আমাদের ময়দানে আমার নবীর সুপারিশে বসিরা যাবে আমল অল্প করলেও না আমার আমল যদি ব্যবসা হয় আমি সারা জীবন মানুষকে খাওয়াইছি গরিবকে আমি দান করেছি কিন্তু আমি তো নদীকে মানুষকে কষ্ট দিয়েছি আছে বন্ধুরা আমার আপনাদেরকে বলে যেতে চাই আজকের মিলাদ নবী এই ধরনের মাহফিল থেকে আমার নবীর সুন্নতগুলো আমাদেরকে শিখতে হবে আমরা মা বাবার খেদমত করার জন্য রাজি আছে কি নাই মা বাবার পায়ের তলে জান্নাত কার পায়ের তলে মা বাবার পায়ের তলে জান্নাত যে সন্তানের উপর মা বাবা নারাজ হয়ে যাবে ওই সন্তান যত বড় হোক সে কোনদিন জান্নাতে যেতে পারবে না ছোটবেলা আমার মা বাবা আমার পেশাব পায়খানা সাফ করেছিল মায়ের কোলে পেশাব করে দিয়েছিলাম মায়ের বুক থেকে রক্ত থেকে চুষে শুষে দুধ গুলো খেয়ে বড় হয়েছিলাম আজকে মাকে বলে গিয়েছি আজকে বাবাকে আমরা ঘরের মধ্যে বেঁধে বেঁধে মারতেছি বউয়ের কথা শুনে ও ভাইরা রে আমার আজকে মা বাবার কাপড় গুলো আমরা ধুতে লজ্জা পাই মা বাবাকে কাজে সহযোগিতা করে আমরা কষ্ট পাই এই মা বাবা ছোটবেলায় আমার জন্য কত কষ্ট করেছিল রে ভাই মা বাবা আমার মায়ের এক মোটা দুধের আমি শোধ করতে পারবো আমার বাবার একদিনের পরিশ্রমকে আমি শোধ করতে পারবো বন্ধুরা রে আমার আজকের মিলাদ নবীর সিলাই আজ থেকে মা বাবার সেবা করবো মা বাবার কথা শুনবো মা বাবার মনে কোনো কষ্ট দিব না আমার মা বাবার চেহারার দিকে একবার তাকাইলে আমার আমার একটা কোনো আমার আসল বলে ও কথাটা শোনো তুমি ডেলি যদি একশো বার মা বাবার চেহারা দেখো আমার আল্লাহ একশো বার হলে এক হাজার বার দেখলে এক হাজার তাহলে মা বাবা আমাদের জন্য দামি নাও দামি মা বাবা আমাদের জন্য রহমত মা বাবার পায়ের তলে বেহস্ত আমার মা বোনদেরকে বলে যায় স্বামীর করবে স্বামীর পায়ের তলে তোমাদের বেহেস্ত ও মারে তুমি জামার রাবিয়া গোসরি হয়ে গেছো তোমার উপর যদি স্বামী রাজি না থাকে কেমতার ময়দানে স্বামীর সুপারিশ ছাড়া তুমি জান্নাতে যেতে পারবে ওরা আমার মা বোনেরা স্বামীকে কষ্ট দেবে না স্বামীকে ব্যঙ্গা বানান তোমার স্বামী কালো হতে পারে তোমার পাশের বাড়ি তোমার দেবরের যে টাকা কম হতে পারে কিন্তু সেই তো হাজার তোমার স্বামী এটা তোমার স্বামী হিসাবে এটা আমার আল্লাহ তোমার জন্য কবুল করেছে তুমি কি মনে করেছো আমার মা বাবা এই টাকা পয়সা নাই এমন ছেলের কাছে দিয়ে দিয়েছে আমার কপাল কত খারাপ নাউজুবিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য তোমার বিবাহ লেখা ছিল বলে তার সাথে বিবাহ হয়েছে মানুষের বিবাহের ভিতরে কোনো মানুষের হাত থাকে না ওর বাইরে আমার Allah. আপনি বুঝবেন না আমার বন্ধুর বউ কত সুন্দর কত স্মার্ট আমার বউটা কত কালো ওর বাইরা রে আপনার বউ তো এটা আপনার জন্য আমার আল্লাহ ভালোবেসেছিলেন এই জন্য আপনার বলে তাকে কাটিয়েছেন সেই যতই কুশ্রী হোক সেই যতই অশিক্ষিত হোক আমার আল্লাহ তোমাকে তার জন্য বরাদ্দ করেছেন এই দুনিয়ার দুর্দিনের হায়াত তো আসল হায়াত নয় এই দুনিয়ার হায়াত অল্প হায়াত আমাদের আসল হায়াত হলো জান্নাতে এই দুনিয়াতে এসেছি আমার রহমতুল লিল আলামিন সবচেয়ে দামি নবীর উম্মত হয়ে সবচেয়ে দামি উম্মত হয়ে পৃথিবীতে এসেছি কিয়ামতের ময়দানে আমার নবী আমার জন্য হাউজায়ে কাউসারের সুপারিশ করবে আমার জন্য ফুলসিরা সহজ হবে আমার জন্য সব করতে হোর প্যাকেট করে আমার জন্য আমার আল্লাহ বরাদ্দ করে রেখেছেন দুনিয়ার কোনো সৌন্দর্য চাই না দুনিয়ার কোন গালি বাড়ি চাই না এই সামান্য দুনিয়ার জন্য আমরা কোনো অন্যায় করবো না আমরা আমার নবীর সিলাই আমাদের জীবনের সমস্ত ভায়া এই দুনিয়ার সমস্ত ভায়া আমরা ত্যাগ করতে রাজি আছে কি নাই রাজি আছে কি নাই নামাজ থেকে নামাজ পড়বো ইনশাআল্লাহ নামাজ তাহাজ্জুদের নামাজ একটু সুযোগ পাবো আমার রাসূলের উপরে দরুদ সালাতুল্লাহ আলাল হাদি মুহাম্মদ সালাতুল্লাহ আলাল হাদি মুহাম্মদ সালামুল্লাহ আলাল হাদি মুহাম্মদ সালাতুল্লাহ আলাল হাদি মুহাম্মদ সালামুল্লাহ আলাল আল্লাহুম্মা صل على سيدنا محمد النبي الأمي وآله وسلم صلى الله عليك يا محمد صلى الله عليك يا محمد صلى الله عليك يا محمد এই দুনিয়াতে আমার কিছু নাই আমার গাড়ি নাই বাড়ি নাই ক্ষমতা নাই টাকা নাই কেউ আমাকে সম্মান করে না আমার কিছু দরকার নাই আমার ভিতরে আমার নবীর ভালোবাসা আছে আমার নবীর ভালোবাসা আছে দুনিয়ার আমার কোন সম্মানের দরকার নাই দুনিয়াতে আমাকে কি বললো না বললো আমার কেন আসা যায় না আমার কলবের ভিতরে আমার রসুলের ভাব যদি ঢুকাতে পারে আমার আল্লাহকে যদি জায়গা দিতে পারে আপনি ঘুম রাত্রির ঘুমের ঘুম ভেঙে তাহার যুদের সময় আপনি শুয়ে শুয়ে আপনি মুসারের ভিতরে বসে বসে মসজিদের ভিতরে বসে বসে আমার আল্লাহকে ডাকেন ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ তুমি চাইলে আমারে কুকুর বানাইতে পারতা আল্লাহ তুমি চাইলে আমারে বিড়াল বানাইতে পারতা আল্লাহ তুমি চাইলে আমারে প্যারালাইসিস বানায় করে তুমি বসায় রাখতে পারতা আল্লাহ তুমি চাইলে আজ থেকে বছর আগে করোনা ভাইরাসের বাইরে আমাকে কবরের ভিতরে আমাকে মাটি করে ফেলতে পারতা আল্লাহ তুমি চাইলে ছোটবেলায় আমি পানিতে পড়ে মরে যেতে পারতাম এতটুকু হায়াত পেতাম না আল্লাহ তুমি আমাকে নিয়ামত দিয়েছো সূর্য দিয়েছো জীবনে সূর্যের মিল নাই নাই আল্লাহ তুমি চন্দ্র দিয়েছো চন্দ্রের কোনো মিল নাই আল্লাহ আমরা বেশ পানি খাচ্ছি আল্লাহ পানির কোনো মিল দেয় নাই আল্লাহ বৃষ্টির পানি দিয়ে শ্বাস করেছি তোমার পানের কোনো মিল দেয় নাই আয় আল্লাহ চোখের যদি ব্যবহার করতেছি চোখের যদি কোনো বিল দেয় নাই একটা চোখ যদি অপারেশন করতে হয় লক্ষ লক্ষ লক্ষ টাকা লাগবে আল্লাহ সেই ছবি আমার নাই কত মানুষ আছে ক্যান্সারে এক লক্ষ টাকা খরচ করতে হচ্ছে একদিন বেঁচে থাকার জন্য এমন মানুষ পৃথিবীতে আছে একটা দাম লক্ষ টাকা আল্লাহ সেই এত বড় বিপদ তুমি আমাকে দাও নাই আল্লাহ আমার কত এক পেয়েছে এক বসতে গেছে মানুষে টিকেরি মারত তুমি কেমন কবি হয়েছো তোমার ঘরে খাবার নাই তুমি গরিব তোমার জন্য হাদিয়া আনতে হয় তুমি কেন রহমতুল্লিল আলামিন আমার আল্লাহ বলতেছে ইয়া রাসূলুল্লাহ আপনি গরিব বলে সবাই আপনাকে ভিক্ষারি মানতেছে ইয়া রাসূলুল্লাহ আপনি আমার কাছে দরখাস্ত করেন আমি উহুদ পাহাড়কে সোনা বানাই দেব বদর পাহাড়কে সোনা সোনা বানাই দেব সমস্ত মক্কা শরীফ মদিনা শরীফ পৃথিবীর সমস্ত পাহাড়কে আমি সোনা বানাই দেব আমার রাসূল বলতেছে উম্মতরে শুনে রেখো কোন পাহাড়কে সোনা বানায় দেন না কোন পাহাড়কে সোনা বানায় দেবেন না আমাকে আপনি টাকা পয়সা বানায় দেবেন না আমাকে এক অক্ত খাওয়াবেন আমি এক অক্ত খায়া আপনার দরবারে আলহামদুলিল্লাহ أطعمنا وسقانا আমি দরবারে শুকরিয়া আদায় করব আর যে বক্ত আমি খাইতে পারবো না ওই বক্ত না খেয়ে আমি সবর এখতিয়ার করব আমার নামটা সাবিরিন হিসাবে থাকবে আর যখন আমি খেয়ে শুকর করব আমার নামটা শাকিরিন হিসাবে থাকবে চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ সারা দুনিয়া বন্ধুরা আমার আপনারা অনেক ছেলে আছে ঘরের মধ্যে যদি মাছ গুস্ত না থাকে মা বাবার সাথে ঝগড়া করে মা বাবার মুখের মধ্যে নিক্ষেপ করে চলে যায় আছে কি হ্যাঁ অনেক মা বাবাকে বলে ফেলে খাওয়াইতে না পারলে কেন জন্ম দিয়েছ যুবক এত বড় কথা বের হয় তুমি দিবা একদিন তোমার সন্তান হবে তুমি কি নিচ্ছি তুমি তোমার ছেলেকে সন্তান কাছে শুয়েছে পারবে না আমার মা বাবাকে কষ্ট দিব না ভাইয়ের আমার অনেক কথা বলার ছিল টাইম তো অনেক হয়ে গেছে তার বেশি কথা বলবো না আজকে অল্প যে কথাগুলো বলেছি আল্লাহ রাব্বুল সেগুলোর উপর আমাদেরকে আমল করবার তো বিদান করো আকা কি মোহাবত মে আকা কি محبت میں بار سجائے آقا کی محبت میں گھر بار سجائے چلو چلو چلو سرکار کی میلاد چلو چلو چلو چلو سرکار کی میلاد چلو مل کے بنائے جب دم مہدم مجھے مولا کی قسم جب دم مہدم مجھے مولا کی قسم میری نسلوں میں چھجے گا میری نسلوں میں چلے گا یہ رکا ہے نہ رکے گا میری رہے گا نی رہے گا ভাই আমার আজকের এই আজকের মিলাদ নবীকে আমার আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন আমিন ভাই আমার যেই কথাগুলো বলেছি সেই কথার উপরে বেশি বেশি আমল করার চেষ্টা করবেন জীবনে কাউকে কোনোদিন কষ্ট দিবেন না আজকে মজলুম হতে পেরেছেন আপনার জন্য মজলুম হতে পেরেছেন মজলুম হয়েছেন আপনার জয় আপনার দোয়া কবুল হয় আপনার চোখের পানি আল্লাহ দরবারে আছে ঠিক না ভাই আমার সমাজে বড়দের শ্রদ্ধা করব ছোটদের সিনেমা করব আমার মুরব্বীরা অনেক কষ্ট করে মুরব্বী হয়েছে আমরা তাদেরকে কখনো কষ্ট দিব না মানুষ যখন হয়ে যায় অনেক ক্যাপ্টেন হয়ে স্বাভাবিক তাদের ক্যাপ্টেন আমরা কখনো মনে কষ্ট দেব না কারণ তাদের মতো আমাকে বৃত্ত হতে হবে বড়দের সম্মান করব আমাদের মা বোনদেরকে বলব আপনারা নামাজ পড়বেন আপনারা বাচ্চাদেরকে লেখাপড়া শেখান এই ছেলেগুলা একদিন প্রেসিডেন্ট হবে একদিন এমপি হবে একদিন আল্লাহর ওলি হবে আপনার ছেলে সন্তান আপনার ভবিষ্যৎ আপনার একটা ছেলে কোটি টাকার ছিল আমি হতে পারে আপনার ছেলে এসেছে প্রেসিডেন্ট কিনা বলেন এই জন্য আল্লাহ যে ছেলে দিয়েছেন এই ছেলেগুলা আমার জন্য অনেক বড় আমার আল্লাহ আমাদের ছেলেগুলাকে মানুষের মতো মানুষ মানুষ আমি আজকের মাহফিল যারা আয়োজন করেছেন সকলকে আমি আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি পর্দার আড়াল আমাদের যে সমস্ত মাহবুলের আজকের মাহফিলটি শুনেছেন আপনাদের জন্য দোয়া করি আল্লাহ আপনাদেরকে জানা দাবি রাসূল ইনশাআল্লাহ আমিন اللهم امين الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأهل بيته وهجرته وأزواجه ومطهرته أجمعين اللهم اغفر لنا ولوالدينا ولأساتذتنا ولشيخنا ولتلامذتنا ولشيخنا ولمشايخنا ولأحبابنا ولأزواجنا ولذرياتنا ولمن له حق علينا ولجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات إنك سميع قريب مجيب الدعوات رب ارحمهما ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين وجعلنا للمتقين اماما اللهم انا نعوذ بك من البرص والجنون والجذام ومن سيء الأسقام اللهم إنا نعوذ بك من الهم والحزن وأعوذ بك من العجز والكسل وأعوذ بك من البخل والجبن وأعوذ بك من غلبة الدين وقهر الرجال মোহাম্মদ আবদুল্লাহ নাজমুল আর মোহাম্মদ নূর মোহাম্মদ আর হলি মোহাম্মদ নজরুল ইসলাম রুস্ত আমাদের সাহায্য উন্নতিল্লাই দোয়া করবেন Abdullah Nazar Muhammad Abdullah Nazar Abdullah Nazar Nazar Nazar nazar Muhammad ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين آمين يا رب العالمين রাতের নিশিটা আল্লাহ যখন সবাই মিলাদ নবী দশটা এটা মিলাদ নবী করতে করতে জগৎ ক্লান্ত হয়ে গেছে সবার শেষে হয়ে রে আল্লাহ ছোট্ট গ্রাম থেকে আল্লাহ তোমার প্রিয় হাবিবের কিছু আসে আয় আল্লাহ নবীর মহাপত আয়াল্লাহ তোমার গুণগণ ভালোবাসা দিয়া আমাদের কাছ থেকে দোয়া দিয়েছেন আল্লাহ আব্দুল্লাহ রাজমুল আজকে মাহফিলের আয়োজন করতেছে দোয়া দোয়ারি করতেছে আল্লাহ তার মনের ভিতরে একটা ছোট্ট আশা ছিল কাউকে বলে নাই সেই মনে মনে বলতেছে আজকে এই উদ্দেশ্য নিয়ে মিলাদে মাহফিলে চারা দিয়েছি সকাল থেকে ঘুরতেছি কতক্ষণ পাশ দিয়ে নিয়ে ঘোরাঘুরি করি কতক্ষণ কাপড় দিয়ে ধরে দৌড়াদৌড়ি করি কতক্ষণ হুজুরের প্রক্রিয়া ধরে দৌড়াদৌড়ি করি ঘরের ভিতরে একটা আশা লুকাইছিল আল্লাহ তুমি জানো আল্লাহ আমার বায়ার সেই তুমি আশা করুন তুমি আজকে আমার আমার হাত আল্লাহ ভাবতেছে কোন দিন ডাক দিয়ে চলে যেতে হবে আল্লাহ আজকে এলাকার ছেলেরা একটা মিলাদুল নবী মাহফিলের আয়োজন করেছে আল্লাহ আজকের মাহফিলের উচিলায় আল্লাহ জীবনের ইয়া আলামিন আমার যুবক ভাইরা চিন্তা করতেছে কোন দিকে যাব এদিকে ডাকে এদিকে ডাকে পথ হারা হয়ে গেছে আজকে মিলাদুল নবীর উচিলায় আল্লাহ তুমি তাদেরকে শুনিয়ে সাথে কত মানুষকে গালি দিয়েছি কত মানুষকে কষ্ট দিয়েছি কত মানুষের হক নষ্ট করেছি আল্লাহ তোমার কত নামাজ করে নাই মসজিদের পাশ দিয়ে চলে গেছি নামাজটা করে নাই আমার হচ্ছিল তোমাকে নালিশ দিয়েছিল আল্লাহ তুমি আমার উপর নারাজ হয়ে গেছো আল্লাহ ব্যবসায় হাত দিলে ব্যবসা উন্নতি হইল কষ্ট করে চাষ করলে আল্লাহ ফোকাই আমাদের দাম গুলা খেয়ে ফেলে দিয়ে আল্লাহ পানি এসে গলে দেয় আয় আল্লাহ যদি যাই বাজার তো টাকা আমাদের ফুরাই যায় আয় আল্লাহ টাকা পাঠাইতে পারে না আয় আল্লাহ মা বাবাকে কষ্টের কথা বলতে পারে না সেই বেগুনা মাসুমের মধ্যে বেগুনা মাসুম হয়ে যায় তাই আল্লাহ আমাদের তওবা কবুল করে আমাদেরকে শিশু বাচ্চাদের মতো বেগুনা মাসুম বানাই দিও আল্লাহ আয় আল্লাহ আমরা তো গুনাহগার এখানে এমন মানুষ আছে আয় আল্লাহ অনেক কষ্ট করে আল্লাহ জীবন দিনাতিপাতি করে মাঠে কাজ করে আয় আল্লাহ একটা তাদের একবার শরীফ আয় আল্লাহ এমন মানুষ আছে যারা রাত্রি বেলায় কেউ না দেখে মুরব্বর দরবারে চোখের পানি ফেলে কাঁদে আমাদের সাথে হাত দিয়েছে আমার মা বোনের আছে আল্লাহ যারা এই জমানার রামিয়া মুসরি আল্লাহ তুমি তাদের উচিলাই আমাদেরকে আল্লাহ আমাদের মাহফিল আমাদের জীবনের সমস্ত গুণা মাফ করে দিও আমরা এখানে অনেক ছেলেরা মেয়েরা হাত উঠিয়েছি কষ্ট করেছিলাম তখন বাবা মরে গেছে এখন জায়গা পয়সা হয়েছে মা বাবা বাবার মুখে একটা গোষ্ঠের টুকরা আল্লাহ করে দিতে পারি না আল্লাহ বাবার কবরটাকে জান্নাতের বাগিচা বানাবে আল্লাহ মা কষ্ট আল্লাহ ফুল বলে বুকের মধ্যে দাঁড়ায় আজকে বাপ অন্ধকার কবরে শুয়ে আছে আল্লাহ আল্লাহ বাপ কবরটা রে আল্লাহ তুমি জান্নাত আল্লাহ হয়ে গেছে আল্লাহ তুমি তাদের দিনটা শুরু করে দিও আল্লাহ অনেক অসুস্থ আল্লাহ সবাই সবাই করে দিও আল্লাহ অনেকে অনেক বেতা দিয়ে হাত উঠিয়েছি আল্লাহ আমাদের সকল বেদা তুমি দূর করে দিও এই পৃথিবীর কিছু চাই না আল্লাহ তোমার নবীর ভালোবাসা চাই আয় আল্লাহ বুকের ভিতরে নবীর ভালোবাসা চাই আয় আল্লাহ এই জিব্বাটাকে আল্লাহ আমার নবী তরুদের জন্য তুমি কবুল করে ফেলো আল্লাহ এই জিব্বাটাকে তোমার জীবনে তোমার জন্য তোমার জিকিরের জন্য কবুল করে ফেলো আল্লাহ তোমার রাস্তায় শহীদ হওয়ার জন্য কবুল করবে আল্লাহ আয় আল্লাহ দুনিয়ার হায়াত দিয়া কি করব মাহবুব আয় আল্লাহ তুমি যদি রাজি না থাকো মাহবুব আয় আল্লাহ আসরের ময়দানে নামাজ পড়ে কি করব নামাজের সওয়াব যদি আসরে দিয়ে যায় ইয়া রাব্বুল আলামিন আমার নবীর আদর্শ সুন্দর উপর চলবার আমাদেরকে তৌফিক দিও আল্লাহ আয় আল্লাহ রাব্বুল আলামিন আমার মা বোনের আজকে মাহফিলের জন্য আয় আল্লাহ চালা দিয়েছে আয় আল্লাহ আমার যুবক প্রবাসী ভাইরা আল্লাহ আমার ব্যবসায়ী দোকানদার ভাইরে আল্লাহ এই মাহফিলের জন্য যারা দিয়েছে আল্লাহ আল্লাহ যাদের নাম বলেছি আল্লাহ যাদের নাম বলি নাই আয় আল্লাহ আমার মুরব্বী যুবক আল্লাহ সকলকে আল্লাহ তুমি সুস্থ করে দাও আয় আল্লাহ করোনা ভাইরাস থেকে আমাদেরকে হেফাজত করি আল্লাহ করোনা ভাইরাস দিয়ে লাভ কি আল্লাহ পরীক্ষাও তো করতে পারবো না করোনা ভাইরাস দিলে আমরা সহ্য করতে পারবো না সাথে সাথে মারা যাবো আল্লাহ ইয়া রব্বুল আমাদের ছেলে গুনার কারণে আমাদের ছেলে মেয়েদেরকে রেঙ্গা করে দিও না আল্লাহ আমাদের গুনার কারণে ছেলে মেয়েদেরকে সাকার করে করে দিও না আল্লাহ আমাদের গুনার কারণে ছেলে মেয়েদেরকে আমাদের গুনার কারণে আমাদের ছেলে মেয়েদেরকে বোমা বানাইও না আমাদের গুনার কারণে আমাদের ছেলে মেয়েদেরকে তুমি আমাদের গুনার কারণে আল্লাহ আমার ছেলের লাশটাকে কাঁধে উঠাইও না আল্লাহ আল্লাহ গুনার কারণে ছেলে মেয়েদেরকে আল্লাহ তালা বাসন নিয়ে মানুষের দৌড়ে দৌড়ে ঘুরাই আল্লাহ সুপারিশ দশজন দশজন করে যেন সুপারিশ করতে পারে আল্লাহ আয় আল্লাহ জমানার বানাই দিও আল্লাহ যখন যদি করতে পারে আল্লাহ আল্লাহ হাফেজের বাবা বানাই দিও আল্লাহ আমাদের আগে আগে আমাদের বংশের মধ্যে দিলাম তুমি কবি কাউকে মানে বানাই বানাই মৃত্যুর আগে আগে আল্লাহ রওজা পাক একবার একবার তুমি আল্লাহ তোমাকে যদি মক্কা না যদি গুণা কারো তুমি নাও দেখাও আয় আল্লাহ রাত্রি বেলায় ঘুম একটা ঘুমের ভিতরে আল্লাহ আমার পেয়ারা নবীর চেহারা ইয়া রাব্বাল একটু করে তুমি ঢাকায় দিও আমাদেরকে আল্লাহ আপনার লাইসেন্স দিয়া দিনের পর দিন আল্লাহ পিছনে শুয়ে রাখিও না আল্লাহ ক্যান্সারে দিয়া সমাজে ঘৃণিত বানাইও ইয়া রব্বাল আলামিন সংসার আসে হাইজাকার বানায়া মা বাবার মুখে কারি লাগাইও না আল্লাহ আমাদেরকে মানুষের মতো মানুষ সবার তৌফিক দিও আল্লাহ মা বাবাকে আল্লাহ মনের মতো সেবা শনিবার তৌফিক দিও আল্লাহ টাকা পয়সা দিয়ে যেন মা বাবাকে খাওয়াইতে পারি আল্লাহ Ya Rabbi সমাজের মধ্যে যেন রাস্তাঘাট বানাতে আল্লাহ মসজিদ যেন দান করতে আল্লাহ যেন সাহায্য করতে পারে টাকা পয়সা দিও আল্লাহ আমার যুবক ভাইদের তুমি কবুল করে নিয়ে আল্লাহ শয়তানের থেকে ইলাহি তবে তুমি কুল্লিল মাসি বেহলাসিন রাজালাল কলাসি আগিসনা ইয়া বিয়াসাল মুস্তাগিসি বিফদলিকা ইয়াওমা ইউখাযু বিন নওয়াসি দর্দ দিল কিসসে কহো কোই তো গম খার নেহি এ খুদা তেরে সাওয়া কোই মদদগার নেহি মৌতার বিছানায় আল্লাহ তুমি আমাদের হুঁশটা নিও না পাগল বানায় দিও না মৌতার বিছানায় বলি মনে চেহারা দেখে দেখে উচ্চ সুরে চিৎকার করে আশহাদু আল্লাহ ইলাহা ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মোহাম্মদ আব্দুহু ওয়া রাসূলুহু বলে আয় আল্লাহ বেহেশতের ভিতর আমাদেরকে মেহমান বানায় বানায় দিও আল্লাহ আল্লাহুম্মা আখির কালামিনা কালিমাতু শাহাদাতু শাহাদাতান লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান ওয়া রাসূলুহু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু